সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আরও দুইটা লো কম্পিটিশন সার্ভিস নিয়ে আমি কথা বলতে যাচ্ছি তো অনেকে আছে যারা ডিজিটাল মার্কেটিং করি বা আমরা শিখি তারা অনেকেই জানি না যে কোনগুলো লো কম্পিটিশন কিওয়ার্ড কোনগুলো হাই কম্পিটিশন কিওয়ার্ড অথবা কোনগুলো লো কম্পিটিশন সার্ভিস বা হাই কম্পিটিশন সার্ভিস তো যেহেতু আমাদের এখন বর্তমানে ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের কোর্স বা ক্লাস চলতেছে মোটামুটি আরও চার পাঁচটা ক্লাস হবে তো সেই জন্য ভাবলাম আপনাদের একটা জিনিস আমি দেখাই দেই যদি এগুলো কোর্সের কোর্স করানো হয়েছে আমাদের ভিডিওতে কিন্তু টোটালি কথা হচ্ছে গিকও পাবলিশ মেবি করা হয়েছে আই থিঙ্ক আমার মনে হচ্ছে মনে হচ্ছে না কিন্তু আমার মনে হচ্ছে হ্যাঁ আমি মনে হয় করছি এর আগের ক্লাসগুলোতে মনে হয় এই ধরনের গিকগুলো পাবলিশ করছি ওকে যদি করে থাকি অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিব একটু কষ্ট করে ডিসক্রিপশন বক্সটা চেক করে দেখেন ওকে তো এটা হচ্ছে দুইটা সার্ভিস আমি কেন বললাম শুধু ইনস্টাগ্রামেরই দুইটা সার্ভিস তো এই কাজগুলো যে খুব একটা কঠিন কাজ এরকম না এটা একটা বাচ্চায়ও এগুলো করতে পারে কিন্তু যেটা করতে হবে অবশ্যই ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের ক্লাসটা করে এই ক্লাস ট্যাগ করলে আমার মনে হয় বেটার হয় কারণ কাজটা তাহলে আপনার পরিপূর্ণ শেখা হয়ে যাবে দেন আপনি একটা কিক পাবলিশ করতে পারবেন তো ওকে কথা না বাড়িয়ে আমরা সরাসরি দেখি এই এই সার্ভিসটা কেমন যদি আমরা দিয়েই যদি ইনস্টাগ্রাম নিয়ে কাজ করি তাহলে এই সার্ভিসটা আমরা দিলে ভালো হবে কিনা হ্যাঁ অবশ্যই হান্ড্রেড পারসেন্ট ভালো হবে এখানে আপনি জাস্ট সার্চ করবেন ইনস্টাগ্রাম সার্চ বা Instagram research okay Instagram research এটা লিখে সার্চ করবেন অথবা শুধু ইনস্টাগ্রাম রিসার্চ অথবা শুধু হ্যাশট্যাগ রিসার্চ এটা লিখে সার্চ করতে পারেন আমি এখানে হ্যাশট্যাগ রিসার্চ লিখে সার্চ করছি তো আমার এখানে দেখেন মাত্র একশো সরি এক হাজার একশো পঁচিশটা সার্ভিস অ্যাভেলেবল দেখাচ্ছে যারা শুধু ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ বা সোশ্যাল মিডিয়া হ্যাশট্যাগ রিসার্চ নিয়েই তারা সার্ভিস দিতেছে তো আমি কেন এটা বললাম কারণ আমি এখানে কিন্তু ইনস্টাগ্রামও লিখতে পারতাম তাহলে আমাদের ওইখানে ইনস্টাগ্রামের মোটামুটি অনেক সার্ভিস চলে আসতো যারা মার্কেটিং করতেছে তাদেরগুলো চলে আসতো শুধু আমি হ্যাশট্যাগ রিসার্চ লেখে সার্চ করছি সেই জন্য আমার এখানে এগারোশো পঁচিশটা সার্ভিস অ্যাভেলেবল দেখাচ্ছে তো আসেন এটা হচ্ছে অফ অফলাইনে এবার যদি আমরা অনলাইনে দেখি তাহলে একশোর কম বেরোবে আশা করি তো আমি দেখেন এবার অন করছি তো মাত্র পঁচাত্তরটা সার্ভিস অ্যাভেলেবল তো এখানে যদি আপনি জাস্ট গিকটা করে ফালায় রাখেন আই থিঙ্ক হান্ড্রেড পারসেন্ট আপনি অর্ডার পাবেন হান্ড্রেড পারসেন্ট আমি লিখে দিতে পারি কিন্তু আপনাকে কন্টিনিউ প্রপারলি অ্যাক্টিভ থাকতে হবে এবং প্রপারলি একটা খুব সুন্দরভাবে একটা গিক প্লেসমেন্ট করতে হবে বা গিক তৈরি করতে হবে অবশ্যই কিওয়ার্ডগুলো ফোকাসমেন্ট করতে হবে বা কিওয়ার্ডগুলো প্লেসমেন্ট করতে হবে এগুলো করলে আই থিঙ্ক আপনি ভালো একটা গিক তৈরি করতে পারলে আপনি একদিনের ভিতরেই আপনি ফার্স্ট পজিশনে চলে আসতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো এই হচ্ছে কাহিনী তো অবশ্যই গিকের ইমেজগুলো খুব ভালো হতো এখানে দেখেন এই একজন টপ ডিলিটেড সেলার তিনি আই উইল রিসার্চ হ্যাশট্যাগ তিনি হ্যাশট্যাগ রিসার্চ করে দেয় এই হ্যাশট্যাগ রিসার্চ কিন্তু আমি ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের ক্লাসের ভিতরে শিখেছি কয়টা টুলস দিয়ে আপনি হ্যাশট্যাগ রিসার্চ করবেন ঠিক আছে এগুলো দেখাইছি আপনি একটু দেখেন দেখেন একজন বিশ ডলার করে নিচ্ছে একটা করে হ্যাশ মানে পঁচিশটা হ্যাশট্যাগ রিসার্চ করে দেবে তো আমরা দেখি তিনি কী রকম সার্ভিস দিতেছে এখানে দেখেন মোটামুটি ছয়শো বিরাশিটা অর্ডার কমপ্লিট করে ফেলছে বর্তমানে এখনও কিন্তু একটা অর্ডার রানিং আছে এই একজন টপ রিলেটেড সেলার দেখি তার কি অবস্থা দেখেন তার বর্তমানে দশটা অর্ডার রানিং আছে তিনি তিনশো চুয়াত্তরটা সার তিন হাজার চুয়াত্তরটা সার্ভিস কিন্তু কমপ্লিট করে ফেলছে আরও কিন্তু মানে রিভিউ পাইছে কিন্তু আরও কিন্তু অনেক বেশি কাজ করে ফেলছে আর এখানে তার পনেরো হাজার প্লাস কিন্তু তার লাভ রিয়েক দেওয়া আছে এখানে দেখেন এগুলো কিন্তু সেভ করে রাখছে এই গিকটা পরবর্তীতে আমি তো অর্ডার করি এরকম তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে এখানে কী পরিমাণ যেমন এই একজন এটাও কিন্তু টপ রিলেটেড সেলার এখানে কিন্তু টপ রিলেটেড সেলাররাও কিন্তু এই ধরনের গিক প্রোভাইড করতেছে তার মানে আপনাকে অবশ্যই বুঝতে হবে এখানে হাই ডিমান্ডেবল কাজ এইগুলো এখানে দেখেন দুইটা অর্ডার রানিং আছে বিশ ডলার করেন আপনি পাঁচ ডলার দিয়ে শুরু করেন না সমস্যা কী আপনি প্রথমে কম খান বেশি দেন সমস্যা নাই তো এই একজন hashtag niche specific okay niche related hashtag research করে দিবে তারও অর্ডার চলতেছে আপনি আশা করি যে এইটা দিলে আপনি এখন যেহেতু এটা আস্তে আস্তে জনপ্রিয়তা হতে যাচ্ছে বা জনপ্রিয় হবে আস্তে আস্তে তো এখন তো দিয়ে রাখলে আশা করি যে প্রতি মাসে পাঁচটা সাতটা করে প্রজেক্ট কমপ্লিট করতে পারবেন ঠিক আছে কমপ্লিট করতে পারবেন মানে রেগুলারই অর্ডার করে আর এগুলো যারা এগুলো করে তারা কিন্তু এগুলো ম্যানেজমেন্টের দায়িত্ব দিয়ে দেয় ইনস্টাগ্রামের তো আপনি যদি ইনস্টাগ্রাম নিয়ে শুধু মার্কেটিংয়ের কাজ করেন তাহলে হয়ে যাবে সমস্যা নাই তো এই হচ্ছে একটা সার্ভিস তো আশা করি বিষয়গুলো বোঝা গেতেছে তো এই হচ্ছে আমাদের লো কম্পিটিশন একটা সার্ভিস তো এটা আপনি প্রোভাইড করতে পারেন তো ওকে আমি এগুলো সব কেটে দিই আপনাদের জন্য যেহেতু আমরা বুঝতে পারছি <laughs> যে ইয়াগুলো কত কম্পিটিশন কত লো অন্য অন্য কাজের তুলনায় এবার একটু যেটা দেখাবো সেটার কাজটা একটু একটু একটু বেশি কম্পিটিশন আর কি যদিও আপনি লো কম্পিটিশন বলতে পারেন কেন এটা হচ্ছে আপনার মোটামুটি ভালোই আছে কিন্তু অফলাইনে মানে অনলাইনে খুবই কম সেই জন্য এটাও আমি লো কম্পিটিশন কিওয়ার্ডের আন্ডারে রাখছি দেখেন এবার ইনস্টাগ্রাম রিলস এটা লেখা সার্চ করতে এটার কিন্তু ভিডিও রয়েছে আমাদের কাছে তো ডিসক্রিপশন বক্সে চেক করবেন অথবা আমাদের ইউটিউবের যে ভিডিওগুলো আছে আপনি একটু কষ্ট করে দেখে নেন এখানে দেখেন ইনস্টাগ্রাম রিলস ইডিট বা ইনস্টাগ্রাম রিলস ক্রিয়েট দেখি ক্রিয়েট লেখে কতগুলো আসে ওকে ইনস্টাগ্রাম রিলস ক্রিয়েট বা মেক ইনস্টাগ্রাম রিলস ওকে একটু কষ্ট করি আমি হ্যাঁ কারণ এগুলো একটু লোড নিতে দেরি করে ওকে নয় হাজার ওকে এখানে সমস্যা হচ্ছে কি এই কিওয়ার্ডগুলোতে লিখলে ইনস্টাগ্রাম রিলস লেখাটা ইনস্টাগ্রামের কারণে কেউ কেউ ইনস্টাগ্রাম ভিডিও চলে আসে হ্যাঁ ভিডিও তৈরি করে কেউ কেউ আর অনেক কিছু আসে সেজন্য আমি ক্রিয়েটটা কেটে দিলাম শুধু ইনস্টাগ্রাম রিলস লিখে আমি সার্চ করবে এবার দেখেন পাঁচ হাজার সার্ভিস আসতেছে কিন্তু পাঁচ হাজার সার্ভিস কিন্তু অফলাইনে এবার অনলাইনটা দেখেন কত আছে অনলাইনটা দেখেন মাত্র চারশো চারশো ছিয়াত্তরটা সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল আছে এটা কিন্তু কম্পিটিশনই না মাত্র দুইটা তিনটা পেজ একটা ক্লায়েন্ট আইসা যখন দুইটা তিনটা পেজ তো দেখবেই তাই না তো আপনি ভালো করে গিক তৈরি করতে পারলে হয়ে যাবে এখানে আবার ইনস্টাগ্রামে অ্যাড টিকটক অ্যাড এগুলো তৈরি করে কেউ কেউ আছে লাইক বাড়ায় দেয় হ্যান মানে বিজি সার্ভিস দেয় কেউ কেউ আবার অনেকে আছে খুব সুন্দর সুন্দরভাবে ইনস্টাগ্রামের রিলস তৈরি করতেছে আপনি একটা ভিডিও দেখলে ইনস্টাগ্রাম রিলস কীভাবে তৈরি করতে হয় এগুলো বুঝতে পারেন এবং আমাদেরও ভিডিও আছে কীভাবে ইনস্টাগ্রাম রিলস তৈরি করতে হয় তো এইগুলো সার্ভিস আমাদেরই একজন নাম হচ্ছে সাইফুল তো তিনি শুধু ইনস্টাগ্রাম রিলস সার্ভিসটা দিতেছে তিনি লেভেল টু সেলার আছে তার মোটামুটি সাতটা না আটটার মতো শুধু অ্যাকাউন্টই আছে ইনস্টাগ্রাম রিলস প্রতিটা অ্যাকাউন্ট লেভেল ওয়ান টু তে চলে গেছে তিনি কিন্তু প্রপারলি ইনস্টাগ্রাম রিলসের সার্ভিসগুলো দিয়ে আসতেছে মানে Instagram hashtag research Instagram reels Instagram promotion Instagram management Instagram content তৈরি এইগুলো শুধু ইনস্টাগ্রাম নিয়েই কাজ করতেছে সাইফুল করে নাম একটা বলতে পারেন একজন আমাদেরই একজন আমার সাথে খুব ক্লোজ তো আমার বললো দেখো তুমি এই সার্ভিসগুলো দিতে পারো এটা আমি দিতেছি আমার খুবই ভালো অর্ডার আছে আর এগুলোতে ইনস্টাগ্রাম রিলসের কিন্তু অর্ডারগুলো সব থেকে বেশি পাওয়া যায় মানে বেশি বলতে এখানে আপনি অর্ডারের মানে সবাই এগুলো করতেছে এখন দেখেন এক একজনের অনেকগুলো অর্ডার পড়ে থাকে একজন একটা দেখি এবার আমি একটু দেখি এই একজন টপ লিডের সেলারে দেখি কয়টা চলতেছে তিনটা ওকে এখানে অনেকজনের অনেক রকমের সার্ভিস তো একটু বুঝতে সমস্যা হয় তো আপনি অ্যাকুরেট সার্ভিস পরিষ্কার করে সব কিছু লিখবেন হয়ে যাবে এখানে দুইটা দেখেন মাত্র তিরিশ সেক পনেরো সেকেন্ডে একটা ভিডিও বানিয়ে দেবে পঁয়ত্রিশ ডলার <laughs> দেখি পাঁচ বিশ ডলার দেখেন কি পরিমাণ ডিমান্ডেবল বিশ সত্তর পঁয়ত্রিশ আরে ভাই পাস করে পাস নাই ওকে একজনে দিতেছে পাঁচ ডলার আর তাদেরকে লাভ নাই দশেরটা দেখতে পারি ইনস্টাগ্রাম ইডিট ইনস্টাগ্রাম রিলস এবং টিকটক রিলস তিনি দুইটা নিয়ে কাজ করতেছে দেখেন তিনিও কিন্তু এখন লেভেল টু সেলার দুইটা অর্ডার বর্তমানে রানিং আছে এই গিকটা আমরা একটু রিসার্চ করতে পারি হ্যাঁ তো আমরা একটু কষ্ট করে নিচের দিকে আসবো এটা হচ্ছে ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান তো আমি দেখি এ মাসে তিনি কয়টা অর্ডার কমপ্লিট করছে তো আমি এখানে মোস্ট রিসেন্টে চলে আসবো মোস্ট রিসেন্ট থেকে দেখি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা নয়টা দশটা এগারো এগারো আরে মামা এগারো দুই বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশটা অলরেডি করে ফেলছে ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ তিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ ওকে বত্রিশটা কমপ্লিট কে দেখি এখানে কোনো বত্রিশটা এক মাসে কমপ্লিট করছে তার মানে কিন্তু তার অনেকগুলো অর্ডার না পড়লেও একসাথে কিন্তু তিনি কন্টিনিউসলি অর্ডার কিন্তু পাচ্ছে বিষয়গুলো বোঝা যাইতেছে কন্টিনিউসলি মানে তিনি প্রতিদিনই মানে ডেইলি তিনি অর্ডার পাচ্ছে তো এক মাসে বত্রিশটা অর্ডার কমপ্লিট করছে মাসে তো তিরিশে ঠিক আছে বত্রিশটা অর্ডার কমপ্লিট করছে এখনও একটা অর্ডার রানিং আছে তার মানে প্রতিদিন একটা করে কাজ ডেলিভারি দিতেছে এবার যদি আপনি মনে করেন বত্রিশটা অর্ডার যদি আপনি সর্বনিম্ন দশ ডলার করেও ধরেন তাও কিন্তু তিনশো ডলার মানে তিরিশ হাজার টাকার মতো প্রায় ইনকাম কত আছে কিন্তু এখানে স্ট্যান্ডার্ড আছে প্রিমিয়াম প্যাকেজ আছে অ্যাভারেজ আমি আশা করি যে তিনি যদি নাও ইনকাম করে তারপরেও তিনি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করে শুধু ইনস্টাগ্রাম রিলস তৈরি করে দিয়ে ঠিক আছে তো এই হচ্ছে কাহিনী তো চাইলে আপনি ইনস্টাগ্রামের রিল সার্ভিসটা দিতে পারেন এটা মোটামুটি খুবই এখন পপুলার পপুলার বলতে পারেন অথবা জনপ্রিয়তা বলতে পারেন এটা সামনের দুই এক বছরের ভিতরে দেখা যাবে এটার সার্ভিস অনেক দশ হাজার প্লাস আপনার প্রতিযোগিতা বা কম্পিটিশন হয়ে যাবে আর এখানে কিন্তু বাংলাদেশে খুবই কম পাবেন ঠিক আছে ইন্ডিয়ান অন্য অন্য রাষ্ট্রের মানুষগুলো এগুলো দিয়ে থাকে আমরা যদি স্যালার ডিটেলসে যাই দেখেন বাংলাদেশি কত আছে new seller top Bangladesh Bangla দেখেন একুশ জন বাইশজন আছে ওকে বাংলাদেশি বাইশজন আছে আর সব থেকে বেশি আছে হচ্ছে ইংলিশ মানে ইউনাইটেড স্টেটস অন্য রাষ্ট্রের মানুষ কারণ এই কাজগুলো মানে বেশি করে এখন বাইরের লোকটা কারণ হচ্ছে এই কাজগুলোর ডিমান্ড বেশি সেই জন্য বাইরের লোকেরা এটাতে বেশি করে ঠিক আছে ওরা করে কি এই কাজগুলো নিয়ে আরেকটা সেলারকে দিয়ে দেয় বাংলাদেশি বা পাকিস্তানি ইন্ডিয়ান ওদেরকে দিয়ে দেয় ওরা এই কাজগুলো করে খালি শুধু এখান থেকে নেয় এখান থেকে দেয় বুঝছেন ব্যাপারটা সাবকন্ডাকে কাজ করায় তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন তো আপনারা চাইলে এই দুইটা সার্ভিস দিতে পারেন এবং আমি সামনে আরও আপনাদের জন্য রিসার্চ করে করে আরও ভালো ভালো সার্ভিস নিয়ে আসবো যেগুলো লো কম্পিটিশন যারা শুধুমাত্র সামথিং এক আধা ঘন্টায় কাজ শিখে ইনকাম করতে চান তাদের জন্য এই ক্লাসগুলো বেটার হবে তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ